চাই মোরা জিন্দা সায়ার দেওয়ান রশিদ জিন্দা সায়ার দেওয়ান রশিদ বিলাইলো সাপারালো বিলাইলো সাপারালো সাপারি করো নাই মোরা এই তো আছি বেশ ভালো সাপারি করো নাই মোরা চাপা হলো শিবকাতুল্লাহ সেই রং ধরে সাফাতুল্লাহ সাপা হলো শিবকাতুল্লাহ সেই রং ধরে মাসিকা দিল গলে মাসিকা দিল সাফারি করো নাই মোরা এই তো আসিবে সাফারি করো নাই আমরা বিলাইলো সাপার আলো সাপারি গরু নাই গোড়া এই তো আছি আলো সাপারি করো আমরা এই তো হরদমে জপনা করো লাইলাহা ইল্লাল্লাহ বারো হরদমে জপনা করো রাত স্বপ্ন হলো তজবিয়াতে শিক্ষা পেল তঞ্জিয়াত স্বপ্ন হলো দাওয়াতে